বলে স্বামীর মোর না হইল দেখারে আর স্বামী ধানে না বাসে মায়েরা সুন্দরী রে আর স্বামী ধান না বাড়িত না টানে ওই কারুয়েরা রানী কৌশে বলে মুতি দাও তোমার সদ্য ফোসের দাঁড়ে বাড়ির থাকবে না ওটা টানির থাকে তোরা তো মুখ বিয়েও করি আনছেন বাড়ির থুবে বলি তোরা ফির কৌশন বলে বাড়িত না টানে এই জন্য মুতি দাও তোমার সদ্য ফোসের দাঁড়ে বলে শাশুড়ির বেডি আরে মুই তোমার শ্বশুরের বেডি কিসে শাশুড় শাশুড়ির বেডি মুই এনা কাট কাটতে যাইম এনা ভাত দিস তো তাহলে ঘরত নাই ডাল চাউল তোমাক মুই খাবা দিম কি হ্যাঁ। তাহলে কাইলাম সময় তিন পোয়া কম একসার চাল বলে শৈল ফল নিয়ে খাইছেন কাল বলে শৈলের ওপর তোর এতই দয়া বলে কাজের মুখত কেন থাকেন ছায়া আরে দাও কেন দেশ আর কুড়েল কেন দেশ আরে নাইন পন্থা কেন বতে মুখ নুন দিদে বলে বইছো বইছো আরে পন্থা নাই মুই তোমাক দেও শোন এক করে পাও দিয়ে একটা মারলে নেদাই রানী তুই মোর বিয়েস্তা স্ত্রী পাও দি কেন করলে দাগা তাতে পাবে না তোর বাবা চাউল নাই ডাল নাই মশলা নাই হলদি নাই নুন নাই তেল নাই খাবা চাই এই জন্যে মুই রাগ করি টাকা দেন ওরে না তাই খায় নাই খায়া কাঠ হরিয়া চলিয়া না গেল নসিমন সুন্দরের সঙ্গে দেখাবে হইল রে মনে মনে কৌশে কালা পেপ্তানি তুই মুখ নে আগ পাকে পরীর মতন এক না ছিল মানুষ মহিলা পছন্দ তাই একে যা জিজ্ঞাসা করেন থেকে যদি আয় আদমের বংশ হয় এক মুই বাড়িতে নিয়ে যায় এর গহেনা পাতি বিক্রি করি খায় শেষে মুই আর বিয়েও শাদি করে যান মাত্র কারুরিয়ে কৌশলে মা তুই কে দেব না দানব আক্রোশ না পড়ি বলে তুই মামক সত্য করি কানুরিয়ার কাছে পরিচয় দাও সে কথা বলে মন দিয়ে সেই সমস্ত কথা শুনবেন সকলে নই গো বাবা নই গো আরা আকশ পরি দারণ বিধি কারণ মনে যেটা আশা ছিল আমার নই